আব্বু আব্বু কি হয়েছে আব্বু বলো আমার মনে হয় নারীদেরকে তাদের সঠিক অধিকারগুলো দেওয়া হচ্ছে না এগুলো কি বলস তুই সত্যি তো আব্বু আমাদের মায়েরা আমাদের বোনেরা কতভাবে নির্যাতিত হচ্ছে কত নিপীড়নের শিকার হচ্ছে কতভাবে অবহেলিত হচ্ছে তুমি কি একবার ভেবে দেখেছ বাদ দেন বেরি মানুষ এরকম অনেকেই বলে কিন্তু তোমার কেন এমন মনে হচ্ছে বাবা তুমি তো দেখছি কিছুই জানো না একবার এক মহিলা ঘরে আগুন লেগে যাওয়াতে তার গয়নার বাক্সে সব গয়না ভরে নিয়ে বের হতে নিচ্ছিল হঠাৎ সে দেখতে পেল কিছু পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে বড় পুরুষদের দেখে মহিলা লজ্জা পেয়ে আবার ঘরে ঢুকে গেল এবং সেই আগুন লাগা ঘরেরই খাটের নিচে সে আশ্রয় নিল ঘরের সাথে সেও পড়ে মারা গেল this is so sad daddy মাথায় সমস্যা আছে নাকি ঠিক আছে আর কি জানো তুমি বলছি একবার এক বোরখা পড়া মহিলা ট্রেন বদলাতে গিয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন তাকে এই অবস্থায় দেখে কুলিরা দৌড়ে এলো সাহায্য করতে কিন্তু তার সাথে থাকা মহিলা কুলিদেরকে কড়াভাবে নিষেধ করে দিলেন ম্যাডামের গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না বই অবস্থায় ম্যাডামকে ওই মহিলা তিরিশ মিনিট ধরে বিভিন্নভাবে টানা হেসরা করলেন কিন্তু এতে করেও তাকে সেখান থেকে সরানো গেল না আলটিমেটলি ট্রেনটা চলেই আসলো এবং ওই মহিলার উপর দিয়েই চলে গেল তিনি সেখানেই মারা গেলেন তাহলে তুমিই বলো আব্বু বোরখার জন্য মেয়েরা কি পৃথিবীতে বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে না পঙ্গু হইলেও তো গড়ায় গড়া বাইর হয়ে যাওয়ার কথা আচ্ছা বাপ দাও বাবা তুমি আর কি পড়ছো বলো তো পর্দা করার জন্য তো মেয়েরা আজকাল সঠিক চিকিৎসাও পাচ্ছে না আব্বু এক পর্দা করা মহিলা ডাক্তারের কাছে গেল চেক আপ করার জন্য চেক আপ করানোর সময় যখন ডাক্তার কাছে আসলো তখন তাকে বলে দেওয়া হলো স্টেটোস্কোপের নলটা যেন সে কাজের মেয়েকে দেয় সে এটা সঠিকভাবে পিঠে ধরবে তার শ্বাস প্রশ্বাস নির্ধারণ করার জন্য ডাক্তারও রাজি হলো কিছুক্ষণ সে কোনো সারা শব্দ না পাওয়ার জন্য যখন অ্যাকচুয়ালি চেক করতে গেলেন কি হয়েছে তখন তিনি খেয়াল করলেন স্টেথোস্কোপের নলটা কোমরের মধ্যে ধরা তুমিই বলো আব্বু এভাবে যদি চলতে থাকে নারীরা কোনোদিন পর্দা করে প্রপারলি চিকিৎসা পাবে তুমি কি শিওর বাবা এগুলা পর্দা করার জন্যই হয়েছে তা নয় তো কি বাবা পাবলিক প্লেসেও পর্দার জন্য মেয়েরা তাদের রেসপেক্ট ধরে রাখতে পারতেছে না একবার জমিদার পরিবারের কিছু মেয়েরা মোটা মোটা পর্দা করে স্টেশনে গেল সেখানে গিয়ে পরপুরুষদের সামনে বসলে তাদেরকে তারা দেখে ফেলবে এই আশঙ্কায় তারা প্ল্যাটফর্মে এসে উপর হয়ে শুয়ে পড়ল এবং তাদেরকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো ট্রেন ছেড়ে দিবে এই আশঙ্কায় কুলিরা দৌড়ে এসে ওই মহিলাদেরকে বস্তা মনে করে কাপড়ের উপর দিয়ে লাথি মারা শুরু করলো মেয়েরা তাদের রেসপেক্টটা ধরে রাখার জন্যে টু পর্যন্ত শব্দটি করলো না এবং সকল ব্যথা সহ্য করে নিল তুমি বলো আব্বু এভাবে কি নিজেদের সেলফ রেসপেক্ট ধরে রাখা পসিবল পর্দা করে বুঝছি বোরখা পরা কিছু মহিলাদেরকে দেখে ভূত মনে করে ছেলে মেয়েরা চিৎকার দিয়ে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে এই পর্দার জন্যেই মেয়েরা তাদের রাইটস তাদের ফ্রিডম তাদের গ্রোথ সব কিছু হারাচ্ছে তারা আসলেই পিছিয়ে যাচ্ছে বুঝলাম তোর মা কি বোরখা পরে হ্যাঁ আব্বু পরে তোর বোন পর্দা কইরা স্কুল কলেজ শেষ করে এখন ভার্সিটিতে পড়তেছে না হ্যাঁ তোর এক আন্টি প্রপারলি পর্দা কইরা পুরা বাংলাদেশে মেডিকেলে ফার্স্ট হইয়া ডাক্তারি করতেছে না হ্যাঁ করতেছে তো তোর চাচি ফুপি খালা মামি পর্দা কইরা বোরখা পইরা তখন তোর সাথে দেখা করতে আসে কি ভূত মনে করে পালায় যাস না আব্বু ওনারা তো আমাকে সবসময় অনেক আদর করে আজ পর্যন্ত আমাদের পরিবার আর আত্মীয় স্বজনের মধ্যে পর্দা করার জন্য কারো কোনো অধিকার নষ্ট হয়েছে বলে তোর মনে হয় না তো আব্বু তাইলে তুই এতক্ষণ ধরে কোন অধিকারের কথা কইতেছিস মানে আব্বু আমি আমার তোর উপর একটা অধিকার আছে না না এখন মনে হয় সেটা প্রয়োগ করতে হবে না না না daddy no no daddy no no no daddy no শয়তানের Daddy, it hurts, Daddy. আসসালামু আলাইকুম গাইস এতক্ষণ ভিডিওতে যে কয়টা গল্প আপনারা শুনতে পেলেন এর একটাও আমি বানাই নাই এই প্রত্যেকটা আমাদের ছেলে মেয়েদের পাঠ্যপুস্তক থেকে কালেক্ট করা আমার মনে হয় যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনারাও বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর এবং যারা পর্দা করেন তাদের জন্য কতটা ইনসাল্টিং এই ভিডিওটা আপনি যত বেশি পারেন শেয়ার করেন এবং আপনার মন্তব্যটা এই ঘটনাগুলো শোনার পর প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান এবং আমি মনে করি এটার যত দ্রুত সম্ভব একটা সমাধান দরকার এই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট রিভিউ করা দরকার ছেলেমেয়েরা এটা পড়তেছে এবং আমাদের নেক্সট জেনারেশন কি জঘন্য জঘন্য জিনিস শিখতে যাচ্ছে আমাদের মুসলিমদের ঐতিহ্য এত খারাপ না আমাদের মুসলিমদের ঐতিহ্য অনেক স্ট্রং আমাদের পর্দা করো আমাদের সাহাবিদের সময় থেকে রাসুল্লাহ সাল্লাহ সময় থেকে মহিলারা অনেক কিছু কন্ট্রিবিউট করছে মানে this is not we are মানে একটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে একটা নেগেটিভলি আমাদেরকে কেন দেখানো হচ্ছে আমি জানি না it's time to take some action guys it's time to take some action আল্লাহ হাফেজ